ଯଦି ତୁମେ କାହା ମନରେ ସବୁଦିନ ପାଇଁ ରହିବାକୁ ଚାହୁଁଛ ବା କାହାକୁ ତୁମେ କଥା ମାଧ୍ୟମରେ ଇମ୍ପ୍ରେସ୍ କରିବାକୁ ଚାହୁଁଛ ବା ତାକୁ ମନେଇବାକୁ ଚାହୁଁଛ ଆଉ ଯଦି ତୁମେ ତୁମର କାର୍ଯ୍ୟକୁ ଅନ୍ୟ ମାଧ୍ୟମରେ କରିବାକୁ ଚାହୁଁଛ ବା ଯଦି କୌଣସି ତୁମର ଜିନିଷକୁ ତୁମ କଥା ମାଧ୍ୟମରେ ବିକ୍ରି କରିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ଏ ଭିଡ଼ିଓ କେବଳ ତୁମରି ପାଇଁ ନମସ୍କାର ମୁଁ Dilip Das a teacher and I B C of Bada business dot com প্রথমে দেখ যদি তুমি কাহা সহিত প্রথম থর কথা হচ্ছ প্রথম থর দেখা করছ তুমি তাকে এপরি কণ কহব যাফলে সে তোমাকে সবুদিন মনে রাখব তাহলে এপরি কণ করা প্রথম স্টেপ আইডেন্টিফাই দ কনেক্টর কনেক্টরকে তুমি অন্ডাড়া পড়ব এক্জাম্পল কুছি তাপরে কম করা রিপিট দ কনেক্টর প্রথম তুমি কনেক্টরকে অন্ডাড়া পড়ব মনে কর জন কুচি তাকে মদ খাইবা লোক টোটাল পসন্দ নুহতি তাহলে তুমକୁ କନେକ୍ଟର ମିଳିଗଲା ମନେକର ସେ କହିଲା ତାକୁ ଆଇସ୍କ୍ରିମ୍ ବହୁତ ପସନ୍ଦ ତାହେଲେ ତୁମକୁ କନେକ୍ଟର ମିଳିଗଲା ତାକୁ ଆଇସ୍କ୍ରିମ୍ ଖାଇବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ମନେକର ଏକ ଦୋକାନ ଜଣେ କଷ୍ଟମର ଆସିଲା ଆଉ କହିଲା ଏପରି ମୋତେ ମୋବାଇଲ ଦେଖା ଯାହା ବହୁତ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାର୍ଜ ରଖିବ ଯଦି ଚାର୍ଜ ସରିଯାଏ তাহলে মুন্ড খারাপ হয়ে যায় তাহলে তোমার কনেক্টর মিলিগলা যদি চার্জ তার সরি যাচ্ছি তাহলে তার মুন্ড খারাপ হয়ে যাচ্ছে ইয়ে গোটে কনেক্টর মনে কর আউ গোটে লোক আসলা মতো এপরি মোবাইল দিও যাফলে ତା ଦେହରେ ବହୁତ ମେମୋରି ଥିବ ମୁଁ ବହୁତ ଜିନିଷ ରଖିପାରିବି ତାହେଲେ ତୁମକୁ କନେକ୍ଟର ମିଳିଗଲା ତାହେଲେ ସେ କ'ଣ ଚାହୁଁଛି ତାକୁ ବହୁତ ମେମୋରି ବାଲା ମୋବାଇଲ ଦରକାର ତାହେଲେ ଏହିପରି ଭାବରେ ତୁମେ ଆଇଡେଣ୍ଟିଫାଏ କର କନେକ୍ଟର ତାପରେ ନେକ୍ସଟ ଷ୍ଟେପ୍ ହେଉଛି ରିପିଟ୍ ଦ କନେକ୍ଟର ତୁମେ ଦେଖିଥିବ ଶୁଆକୁ ଶୁଆକୁ କ'ଣ କରାଯାଏ କୁହାଯାଏ ମି ଟୁ ଶୁଆ କ'ଣ କହେ ମି ଟୁ ତାପରେ ତାକୁ କୁହାଯାଏ କ'ଣ କରୁଛ ଶୁଆ ବି କହେ କ'ଣ କରୁଛ ତା ମାନେ ତୁମକୁ ରିପିଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବ মনেকর সে প্রথমে কম কে মদ খাইবা লোক তার পছন্দ নুহতি তুমি তা প্রতি জবাব কইপার তুমি তো ঠিক কইছ মদ খাইবা লোক টোটালি পছন্দ নুহ এবং যে কুচি মতো আইসক্রিম বহুত ভাল লাগে তাহলে তুমি তার উত্তর কইপার আরে সত কইল আইসক্রিম খাইবা মতো বি বহুত ভাল লাগে তাহলে এইপরি ভাবে তুমি রিপিট কর মনেকর জনে কহিলা চার্জ সরিগলে তা মুন্ড খারাপ হয়ে যাচ্ছে তুমি তাকে উত্তরে কহিপার আর ভাই ঠিক কৌছ যদি চার্জ মোবাইল সরিগলা তাহলে সত্যরে মুন্ড খারাপ হয়ে যাব আউ যে কুচি তাকে অধিক মেমোরি বালা মোবাইল দরকার তুমি তা প্রতি উত্তর কহিপার আর ভাই ঠিক কইছ যদি মেমোরি অধিক রহব তাহলে কেহি বি লোক কিছু বি জিনিস রখিপার এপরি কহা দ্বারা এপরি রিপিট করা দ্বারা সে লোক বুঝব আরে যা মু ভাবুছি এ লোক তো সে ভাবুছি সে তোম সহিত কনেক্টেড অনুভব করব সে তোম সহিত যোড়ি হলা পরে অনুভব করব ওকে তাহলে প্রথম আমি জানলে আইডেন্টিফাই দ কনেক্টর তাপরে repeat the connector second step হচ্ছে তুমি তা সহ প্রথমে কথা হয়েগল আনেক্টর কু রিপিট বি করে তাপরে তা জীবন কু আউ গোটে ডিপ্কু যাও তার নাইস আনালিসিস কর নাইস কোণ নিড ইন্টরেস্ট কনসর্ন এক্সপেক্টেসন তো মু এক্সাম্পল মাধ্যমে কৌছি নিড মানে হল তার আবশ্যক বুঝ আবশ্যক মানে মনে কর সে কৌছি তাকে ঘর বাহারিয়া বহুত ভাল লাগে হলে ঘরে তাকে ফ্রিডম দৌ না তাকে স্বাধীনতা দৌ না ତୁମକୁ ତା'ର ଆବଶ୍ୟକ ଜଣାପଡ଼ିଗଲା ତା ମାନେ ସେ ଘରେ ସବୁବେଳେ ରହିବା ଦ୍ୱାରା ସେ ବହୁତ ଅସୁବିଧାରେ ପଡ଼ୁଛି ମନେକର ସେ କହିଲା ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ ତାକୁ ଏକ ଭଲ ରୁମ୍ ଦରକାର ତାହେଲେ ଇଏ ବି ଗୋଟେ ନିଡ଼୍ ତାପରେ ନେକ୍ସଟକୁ ଯାଅ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇଣ୍ଟରେଷ୍ଟ କ'ଣ ତାର ଇଚ୍ଛା କ'ଣ ଅଛି ଦେଖ ମନେକର ସେ କହୁଛି ତାକୁ ପାହାଡ଼କୁ ଯିବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଆଉ ପାହାଡ଼ରେ ବୁଲିବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଏକା ରହିବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଏସବୁ ହଉ ତାର ଇଚ୍ଛା ବା ତାର ଇଣ୍ଟରେଷ୍ଟକୁ ବୁଝ ଭଲ ଭାବରେ ଇଣ୍ଟରେଷ୍ଟକୁ ବୁଝ ତାପରେ ହେଉଛି କନସର୍ନ ତାକୁ କେଉଁ ବିଷୟରେ ଭଲ ଲାଗୁଛି ତାକୁ ଗୀତ ଭଲ ଲାଗୁଛି କି ମୁଭି ଦେଖିବାକୁ ଭଲ ଲାଗେ କି କୀର୍ତ୍ତନ ଭଲ ଲାଗେ ତାକୁ କୁକିଂ ଭଲ ଲାଗେ ବା ତାକୁ ସେଲ୍ଫି ଉଠାଇବା ଭଲ ଲାଗେ ଏହିପରି ତା'ର କନସର୍ନକୁ ବୁଝ ତୁମର ନୁହଁ ସବୁବେଳେ ପାଇଁ ସାମ୍ନାବାଲାର କନସର୍ନକୁ ବୁଝ ତାପରେ ହେଉଛି ତା'ର ଏକ୍ସପେକ୍ଟେସନ୍ ସେ କ'ଣ ହେବାକୁ ଚାହୁଁଛି ଭବିଷ୍ୟତରେ ସେ କ'ଣ ହେବାକୁ ଚାହୁଁଛି ମନେକର ସେ ଏକ ଡକ୍ଟର ହେବାକୁ ଚାହୁଁଛି ତାହେଲେ ତାକୁ ଡକ୍ଟର ବିଷୟରେ କହିପାରିବ ଯଦି ସେ ଇଞ୍ଜିନିୟର ହେବାକୁ ଚାହୁଁଛି ତାକୁ ଇଞ୍ଜିନିୟର ବିଷୟରେ କହିପାରିବ ଯଦି ସେ ଭଲ ଡ୍ୟାନ୍ସର ହେବାକୁ ଚାହୁଁଛି ଡ୍ୟାନ୍ସ ବିଷୟରେ କହିବାକୁ ପଡ଼ିବ ଯଦି ସେ ଜଣେ ମ୍ୟୁଜିସିଆନ୍ ହେବାକୁ ଚାହୁଁଛି ତାହେଲେ ସେଇ ବିଷୟରେ କହିପାରିବ ତୁମେ ଆଇଡେଣ୍ଟିଫାଇ କଲ ନାଇସ୍ ଆନାଲିସିସ୍ କଲ ନାଇସ୍ ଆନାଲିସିସ୍ କ'ଣ ମିଳିଲା ତୁମକୁ ତା'ର ଇଣ୍ଟରେଷ୍ଟ ମିଳିଗଲା ତା'ର ନିଡ୍ ମିଳିଗଲା କନସର୍ନ ମିଳିଗଲା ଏକ୍ସପେକ୍ଟେସନ୍ ବି ମିଳିଗଲା ବାସ୍ এবে তা সহিত সেই বিষয়ে ହିଁ କଥା ହୁଅ ଅନ୍ୟ କୌଣସି ବିଷୟରେ କଥା ହେବାର ଆବଶ୍ୟକ ନାହିଁ ତାକୁ ସେଇ ବିଷୟରେ ହିଁ କଥା ହୁଅ ତା'ର ଇଚ୍ଛା କ'ଣ ତା'ର ନିଡ଼୍ କ'ଣ ଅଛି ତା'ର କନସର୍ନ କ'ଣ ସେ କ'ଣ ହେବାକୁ ଚାହୁଁଛି ତାକୁ ସେଇ ବିଷୟରେ କୋଶ୍ଚିନ୍ କର ଆଉ ସେଇ ବିଷୟରେ ତା ସହିତ କଥାବାର୍ତ୍ତା କର ଯାହାଫଳରେ ସେ ତୁମ ସହିତ ଆହୁରି ଯୋଡ଼ି ହେଇଯିବ ବା ଆହୁରି ତୁମ ସହିତ ମିଶିଯିବ ଓକେ ତାହେଲେ ଏବେ ତା'ର ଆମେ ନାଇସ୍ ଆନାଲିସିସ୍ କଲେ ଏନ୍ଆଇସିଇ ଏବଂ ଯଦି ତା ମନରେ ସବୁଦିନ ପାଇଁ ରହିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ତୁମକୁ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କର କଥାକୁ ମାନିବାକୁ ହିଁ ପଡ଼ିବ ତାହେଲେ ସିଏ କହନ୍ତି ମଣିଷର କ'ଣ ସବୁବେଳେ ମନେ ରୁହେ ଦେଖ ଏକ୍ସଟ୍ରିମଲି ହାପି ଏକ୍ସଟ୍ରିମଲି ସ୍ୟାଡ଼ ଇଏ ସବୁଦିନ ମନେ ରହିଯାଏ ଏକ୍ସଟ୍ରିମଲି ହାପି ଯେଉଁ ସେ ବହୁତ ଖୁସି ଥିବ ସେ ଦିନ ଯଦି ତୁମେ ତା ସହିତ କଥା ହେଲ ନା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ରୂପେ ତୁମକୁ ସବୁଦିନ ସେ ମନେ ରଖିବ ବା ଏକ୍ସଟ୍ରିମଲି ସ୍ୟାଡ଼ ଯେଉଁଦିନ ସେ ବହୁତ ଦୁଃଖରେ ଥିବ ସେଦିନ ତୁମେ ଯଦି ତାକୁ କିଛି ସାନ୍ତ୍ୱନା ଦେଲ କିଛି ତାକୁ ସାହାଯ୍ୟ କଲ ତାହେଲେ ମଧ୍ୟ ସେ ତୁମକୁ ସବୁଦିନ ମନେ ରଖିବ ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଏକ୍ସଟ୍ରିମଲି ରେସ୍ପେକ୍ଟ जो से बहुत सम्मान पाई से दिन ता सहित कथा हल ताको कंग्राचुलेसन दिल ताले से সবুদিন মনে मन বা এক্সট্রিমলি ব্লেম ब्लेम সে বহু অসম্মান असम्मान বহু লজ্জিত लज्जित তুমি তাকে ताको से बुझेल তাহলে মধ্যে তুমি সে লাইফ টাইম মনে রাখব বা এক্সট্রিমলি লস যেদিন তার বহু লস হয়ে যাই তুমি তাকে কিছু সাহায্য করেদেল কিছু উপদেশ দিয়েদেল তাহলে মধ্যে তুমি সবুদিন সে মনে রাখব বা এক্সট্রিমলি গেন বা বহুত লাভ হয়ে যাই তাকে কংগ্রাচুলেসন জনাইদেল ତାହେଲେ ସେ ମଧ୍ୟ ତୁମକୁ ସବୁଦିନ ମନେ ରଖିବ ତାହେଲେ ଏହିପରି ତିନୋଟି ସ୍ଟେପ୍ ପ୍ରଥମ ସ୍ଟେପ୍ ହେଲା identify the connector and repeat the connector ତାପରେ ଆମେ କହିଲେ NICE analysis need interest concern expectation ତାପରେ କଲେ ତାପରେ ଆମେ କ'ଣ କଲେ ଲାଇଫ୍ ଟାଇମ୍ ଏକ୍ସପିରିଏନ୍ସ ତିଆରି କଲେ ତାହେଲେ ଏହି ତିନୋଟି ସ୍ଟେପ୍ ଦ୍ୱାରା ତୁମେ ନିଶ୍ଚିତ ତୁମେ ତା ମନରେ ସବୁଦିନ ପାଇଁ ଘର ଘର ରହିଯିବ ଏବଂ ତୁମକୁ ଏକ ସିକ୍ରେଟ୍ କହୁଛି ଯଦି ତୁମେ ତା ମନରେ ସବୁଦିନ ପାଇଁ ରହିବାକୁ ଚାହୁଁଛ କେବେ ବି ନିଜ ବିଷୟରେ କଥା ହୁଅ ନାହିଁ ସବୁବେଳେ ତା ନିଜ ବିଷୟରେ କଥା ହୁଅ ତା ବିଷୟରେ କଥା ହୁଅ ତାହେଲେ ସିଏ ତୁମକୁ ସବୁଦିନ ମନେ ରଖିବ କିଛି ଲୋକ ଏପରି ଥାନ୍ତି ଯଦି କିଏ ତୁମକୁ ଆସି କହିଲା ଆରେ ଦେଖ ମୁଁ ଗୋଟେ ବହୁତ ଭଲ ମୋବାଇଲ୍ ଆଣିଛି ଚାରି ଜି ବି ର୍ୟାମ୍ ଅଛି କିଛି ଲୋକ ଏପରି କହିବେ ଆରେ ତୁ କ'ଣ ମୋବାଇଲ୍ ଆଣିଛୁ ମୁଁ ଯେଉଁ ମୋବାଇଲ୍ ଆଣିଛି ତା'ର ଛଅ ଜି ବି ର୍ୟାମ୍ ଅଛି ଏପରି ଲୋକକୁ କେହି ପସନ୍ଦ କରନ୍ତି ନାହିଁ ତା ସହିତ କେହି ବି କନେକ୍ଟେଡ଼୍ ଅନୁଭବ କରନ୍ତି ନାହିଁ ଯଦି କେହି ଲୋକ ତୁମକୁ କହିଲା ମୁଁ ଆଜି ବହୁତ ବାଟ ଚାଲିବାକୁ ପଡ଼ିଲା ଆଉ ତୁମେ କ'ଣ କୁହ ତୁ କି ବାଟ ଚାଲିଛୁ ଆରେ ମୁଁ ତ ସେଦିନ ଆହୁରି ଅଧିକ ବାଟ ଚାଲିଥିଲି ଏପରି ଯିଏ କୁହେ ନିଜ ବିଷୟରେ ସବୁବେଳେ ଯିଏ କୁହେ ତା ସହିତ କେହି ବି ଜଣେ ଭଲ ଭାବରେ କନେକ୍ଟେଡ଼ ହୋଇପାରନ୍ତି ନାହିଁ ସେଥିପାଇଁ ଯଦି କାହା ମନରେ ତୁମେ ରହିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ତୁମେ ସବୁବେଳେ ତା ନିଜ ବିଷୟରେ କଥା ହୁଅ ତୁମ ସବୁଦିନ ମନେ ରଖିବ ଓକେ ଏହିପରି ନଲେଜଫୁଲ୍ ଭିଡ଼ିଓ ପାଇବା ପାଇଁ ଏ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କର ଆଉ ଲାଇକ୍ କରି ମୋର ଉତ୍ସାହ ବଢ଼ାଅ ତୁମକୁ ଆହୁରି ଅନେକ ଗୁଡ଼ିଏ ଜ୍ଞାନ ମୁଁ ଦେଇପାରିବି ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସେୟାର ମଧ୍ୟ କରିଦିଅ ଏହି ଭିଡ଼ିଓକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ